অটো এটা এটা এটা একটা ভালো কথা এই মানুষ তরমুজ লাগবে তরমুজ এই গরমে পরান ঠান্ডা করিয়ে দেবো তরমুজ লাগবে তরমুজ লাগবে গরমে পরান ঠান্ডা করিয়ে তরমুজ লাগবে তরমুজ এই তরমুজ হ্যাঁ খাবেন এই পিসকারা তরমুজ আছে তরমুজ এই তরমুজ লাগবে তরমুজ ঠান্ডা তরমুজ পিসকেড়া তরমুজ আছে পিসকারা তরমুজ তরমুজ লাগবে তরমুজ তরমুজ আছে তরমুজ লাগবে তরমুজ লাগবে ভাই তরমুজ ঠান্ডা ঠান্ডা পিসকেটা তরমুজ আছে পিসকেটা তরমুজ ঠান্ডা তরমুজ লাগবে এই তরমুজ লাগবে পিসকেটা ঠান্ডা তরমুজ বিশ টাকা পিস বিশ টাকা বিশ টাকা পিস ঠান্ডা তরমুজ আছে লাগবে ভাই বিশ টাকা পিস হ্যাঁ তরমুজ লাগবে এই আমির ভাই এদিকে এদিকে এদিকে এদিকে এদিকে ওই কাটা তরমুজ লই এইতেছে আজগো মোরা কাটা তরমুজ চুরি করি দেবেন আমরা দিয়ে দেবেন হ্যাঁ তুমি লগে থাকতে পারবা হ্যাঁ ভাই আমি আছি আপনি কইলে আমি নাই মানে কি ও জানো টের পায় না বুঝছো ওর কি জানো আজকে ওয়ালের উপরে উদ্যা ঠিক আছে ওয়ালের উপরে উদ্যা মনে করো ওরে কি করবো ওরে কায়দা রইব ওই যে ইডি আছে না ওই যে শ্রেণীতে ইড লইয়া ইট তরমুজ তোমার আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, তো হ্যাঁ, ভাই এ গাজী ভাই এদিকে এদিকে ভাই তরমুজ হ্যাঁ। কিনতে পারি না হ্যাঁ হালার ভালারা আগে ব্যস্ত চলে যাইয়া তিরিশ টাকা কেজি এখন হালার বলার ষাটটা সত্তরটা কেজি চাই ঠিক আছে এখন কাদাটা করতোই বই কাড়া তরমুজ বেছে কাড়া হ্যাঁ, কাড়া তরমুজ দেখছি এখন ওই তরমুজ ভাই খাইতে হইবে হ্যাঁ একটা কাজ করবেন হ্যাঁ। কথা তালে রাখবেন মুই মুখ সরে ঠিক আছে তোর ডাক ডাক মনে করেন সন্তান আচ্ছা, আমি ডাক আমি ডাক দিয়ে ওই পাশে নিতে আসি খবরদার টরাই না না না তুই তুই তো আচ্ছা, ওয়ালের তুই যা আচ্ছা আচ্ছা ঠিক আছে ini এ তরমুজ এ কত করে পিস ভাই বেশি তিরিশ টাকা তিরিশ রাখতে পারবেন দাঁড়া দেখতে তরমুজ ভালো ভাই আচ্ছা, তুমি তুমি ব্যবসা ভাই হ্যাঁ, হ্যাঁ ভাই হ্যাঁ ব্যবসা নাই ঠান্ডা হ্যাঁ, ব্যবসা নাই ওই তরমুজ আচ্ছা, এখন ভাই বেচবো হ্যাঁ, মোরা গরিব মানুষ ভাই এখন ওই বেশি দামে ব্যস্ত চাই না লস খাইছি অনেক আগে ব্যস্তাম আমনের ওই বেচতাম হইলে যাইয়া পঁচিশ টিয়া তিরিশ কেজি এখন বেশি হইলে ত্রিশটা টিয়া পিস কাটতে বেশি ভাই ভাইয়া হ্যাঁ ষাট কেজি কিনে আসি ভাই আস্তা কেজি ভালো এখন এখন এই তরমুজে এখন ব্যবসা নাই ভাই না এখন লস হয় ব্যবসা ভালো দিয়ে হ্যাঁ, বেশি ভাই আস্তা তরমুজ পাঁচশো ছয়শো টাকা একটা ইয়া গরিব মানুষে কিনে খাইতে পারে কর না এই লাগিয়া ইয়া কাটিয়া পিস করি হাইয়া পার বেশি গরিবে যাতে খাইয়া সবাই নিতে পারে কিনতে পারে এই লাগিয়া আনো পিস কাটিয়ে বেশি বেশি আর পিস বিশ টাকা ভাই ব্যস্তাম তিরিশ টাকা আর বিশ টাকা বেশি যাতে আমার মালটা তাড়াতাড়ি চলিয়ে যায় এই এই ব্যবসা কয় বছর ধরে করো ভাই ব্যবসা করি দুই বছর হ্যাঁ আগে যে ব্যবসা করতাম ব্যবসায় লস খাইতে খাইতে এখন ভাই পথে নামি গেছি ভাই হ্যাঁ এই গরিব মানুষ একজনের তরমুজ যদি পাঁচশো ছয়শো টাকা আমরা আস্তায় নিবেছি এই এটি কারণ গরিব মানুষ খাইতে পারে কিনিয়া তা এর লেগে এখন ওই বিস্কিট দিয়ে বেশি ষাট টাকা কেজি আনি এই আবার এখন বিস্কিট দিয়া এই আবার বেশি বিশ টাকা পিস বেশি গরিব মানুষ সবাই কিনে খাইতে পারে নাহলে তো সবাই পক্ষে একটা পাঁচশো ছয়শো টাকায় তরমুজ কিনে খাওয়া সম্ভব ভাই তোমার সংসারে লোক পাই তো সংসারে লোক চারজন ভাই হয় মাইয়ে পোলা দুইজন আর বউ আর আমি এই সময় কয়টা ডেলি কয়টা তরমুজ বেচা কিনা হয় ডেলি ভাই দিয়ে পাঁচটা বেচতে পারি ভাই চার পাঁচটা হয় তো পিস কেটে বেশি গিয়া সবে ওই আস্তা নিলে ভাই হ্যাঁ সবে পোষাইতে পারে গরিব মানুষ এই জন্য ওই পিস কেট দিয়া বিশ পিস বেশি তাহলে মনে করেন সবাই মাঝে সবাই খাইতে পারে গরিব ধনী সবাই কিনে খাইতে পারে আর যদি আস্তা কিনে আনি আমনে তো বড় লোক মানুষ আমনে একটা পাঁচশো টাকা হুম করে কিনে লই যাবেন যে বেড়া গরিব মানুষ রিক্সা চালাই খায় অটো চালাই খায় এরা কি পাঁচশো টাকা কিনতে পারে কন না না এটা এটা এটা একটা ভালো কথা কই এই গরিব মানুষ যারা ওই এই দিন মজুর মাটি কেটে খায় বদলা দিয়ে খায় বেতন পায় পাঁচশো টাকা এই দুপুরে রোদ্দুরে এই যে বেতন পায় পাঁচশো টাকা এই যে পাঁচশো টাকা একটা তরমুজ খেললে বাড়ি বৌমাই গোলার নিয়ে খাওয়াই বিক্রি করেন এটা একটা ভালো কথা বলছি ভাই এটা তো গরিবের উপকার পিস কাট দিয়া আর যে গরম পড়ছে বেড়া তো মানুষ অস্থির আরে ভাই কাল তরমুজ কাট দিয়া আওয়া দর্শি ব্যস্তে হ্যাঁ। গরমের চড়ে এই এবার ওই খালের পারে যাই তরমুজ পাশে থুইয়া এই এবার খালে নামিয়ে বই রয়েছি ফুটিয়েতে সব ছাগলে লই গেছে খাইয়া লাইছে আরে আল্লাহ তো ব্যবসা সব লাটে তার ব্যবসা তো কালকে ফোরায় গেছে ফোরায় ডাই হয় এই ছাগলের ওই থুইছি রাস্তার পাড়ে থুইয়া গরমের চড়ে নামছি পানিতে হ্যাঁ। পানিতে নামিয়া মই তো নাইতে আসি আইয়ে দেই তরমুজ ভান্ডে নাই চার পাঁচটা ছাগলে হাতেই খায় সব শেষ সব শেষ চালান শেষ তার বাসায় কিনেছো বাড়ি গেছি হ্যাঁ তো বউ ওই হন্যা বউ হে চল্লি গেছে তাই এখন বাজার টাজার না থাকা বাকি বাপের বাড়ি চল্লি গেছে ওই ওর দিকে কাঁথা বালিশ মুগুলো দিয়ে ঘুমাই রয়েছি গরমের মধ্যে তরমুজ আনলে কয়টা তরমুজ আনলে সাইড দিয়ে ভাই সাইড দিয়া ভালো হ্যাঁ, শেষ হ্যাঁ। গরিবে তো খাইয়ে শান্তি পায় ভাই যাওয়ার তো যাইতেই আছে আর খাইয়ে তো শান্তি পায় বুঝলেন না গরম যে গরম পড়ছে এই গরমে মানুষে রিক্সালারা খেলে রিক্সালারা তো অটোওয়ালারা অটোওয়ালারা হেগো তো পরান যায় আর গরমে টিরিপ দিতে পারে কর না এই এর মধ্যে হে কি এই পাঁচশো ঠায় ছয়শো ঠায় একটা তরমুজ কিনে খাওয়া সম্ভব গরিব মানুষের পক্ষে সম্ভব দেখো পয়সা আছে টাকা আছে এরা তো মনে করেন ঘুরতে ব্যবসা পাঁচশো টাকা সাতশো দিলে বা সমস্যা কি কোনো সমস্যা আর যারা অটো চালায় রিক্সা চালায় গরিব মানুষ এরা খাইবে কেমনে কাইল গোতা খাইছে ছাগলে ব্যবসা তা ব্যবসা সব লাটে খাই ব্যবসা তো কাইল খোরায় আসবে ইয়ে বেসমু হেইবার চাল সদাই নেমু হেইয়া নেমু হেইবার বউ বাড়ি যাই ওই বাপের বাড়ি গেছে হেই যাই হয় আর তরমুজ কি মিষ্টি তরমুজ মিষ্টি ভাই ঠান্ডা ফ্রিজে হ্যাঁ। আল ফ্রিজে তুই আনছি ঠান্ডা বানাই আনছি ভাই ঠান্ডা হ্যাঁ ফ্রিজে তুই আর ফ্রিজে থমু কি ওই কতক্ষণ পর পর ফ্রিজ খুলি কে খুলি কারেন্ট যায় আয় যায় আয় আউট ওই পেশা নিচে নামাই দাও একটু খামো নাও কারেন্ট যায় আর আয় ঠিক আছে হ্যাঁ। তরমুজ খাই নামাও নামাও দেখি নামাও খাইতেই তো তরমুজ ঠান্ডা ভাই ঠান্ডা তরমুজ তো দামি তো নামাও নামাও ঠান্ডা ভাই ভাই একটু ধরবেন ধরেন আরে সব করছে এই কি ভাই এ কাল কেছে ছাগলে এ এ খাইছে কিতে ভাই আমি এবার ইটই লাগাম মে এ এ হল লাগি আমার তো কি হল লে কি কি করব আরে হ্যাঁ দাদা দেই আমরা তরমুজ খাই চাই আমরা তরমুজ আকি ইট খামু তরমুজের বদলে তরমুজের বাড়িতে কাটি আনলাম ভাই তো মে পটলে পাতলা করে কাটি আছি বাড়িতে ভাই এই এই এই আই আইয়া তরমুজ খাইয়ে তুই গেছে আরে তরমুজ খাই গো আনছি হ্যাঁ খাইছি ছাগলে আজগো তো কিতে খাইলো ভাই আমি আর কি করব না ভাই আইছে না যার তাই বুঝে আপনি বুঝবেন কি আজকে তো বিয়ে লেগে ইয়ে করে এরকম কেমন ভাই কবির দিন এসে কবির দিয়ে খাইছে টেকাও নাকি সবাই আমি কি খাইছেন না এই কথা আমি যে তোর লগে কথা কইলাম মন আমি খাইলাম কোন সময় আই বড়া কথা কও আবার আমি রোজা না আমি রোজদারি লোক না পড়া তা খাই নাকি না তানি লেনি পেটে রোসেরা কি ওর মা তো বড়া তোর লগে আমি কথা কই আমি খাইছি কোন সময় এই তরমুজ তো বাড়িতে আরে ভাই হন হন এই তুই ভাই ভাই ওটো ওটো কি কি ওর মুখ আর তোরা চালান নাই চালান শেষ ভাই হ্যাঁ, কি হ্যাঁ, হ্যাঁ, মারবে তোর বউরে বউ মারবে বাসা কমবে বাসা ভাই ওই নদীর সাইডে ওই আছে না তোর বউর নাম্বার আছে বউর নাম্বার তো আছে বউ তো হ্যাঁ ফোন দিলে ধরে না রাগ হয় রাগ হয় দুপুরিয়ালে ফোন দিলে চিল্লাই তাই তুমি দুপুরিয়াল খালি মোর গুতাও কা আরে আল্লাহ কয় দিনে এত চিল্লে চিল্লে হর কা রান্দাবার তুমি এলে আমার তুমি হলে আমার এই এই তরমুজ ইয়া মুই আনলাম বাড়িতে কাটে ভালো তা আরে কাটটা রাখো কাটটা ইয়া এটা ফোন দেবা তাই এই নম্বরে বউরে আমারে ফোন দিবা ফোনে কই দিব অনে যে তরমুজ পরে খাইয়া লাইছি আরে ভাই মোর শেষ করিয়ে দেবে ভাই মুই এই কাট দেওর মুখ কি এই তরমুজ এই এইডু আছে গায়ে ছাগল খাইলে এরা খাইতে না হ্যাঁ তোমার এই তুমি যে পোলাপান হ্যাঁ। এই পোলাপানে খাইছে ভাই খাইলে কেমন মাথায় আছে মাথায় দুফিতে লই গেছে বেড়া লই গেছে ভাই বুটু তাইলে নাই আমার মনে একটা অবস্থা আজ কমান কি ভাই ওখানে তোমার তুমি খেয়াল করবে না তোমার মাথায় দিয়ে লই যায় ওরে ভাই মৌরে কি রে করবে না এই যে বউ নিজের হাতে কাট দিতেছে আমারে এই এই এই এই এই কি আল্লে এই এই নিজের হাতে কাট দিতেছে বউ খাইয়াও দেখছে এ কি ছাগলে খাইছে তো মানুষে খাইছে এত মান শেখাইছে বেড়া মান শেখাইছে মোর মাথা হেলে খায় মাথার উপর কি খাইছে মাতার ওই যে আইসো পাইতে বিল্ডিং এর পাইতে আইসো না ওই সময় লই গেছে হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। গরমের চোটে খালে নাইতে নামছি পাশে থুইয়া ছাগল আইসে এত দেই নাই ভাই উঠে দেই সব ছাগলে লই গেছে ছাগলে খাইছে সব খাইছে এখন আইস গোতা হ্যাঁ বউ নিজে কাটিয়েছে নিজের হাতে কাটিয়েছে মরে লইয়া আর তুমি চিন্তা করো না তোমার তরমুজ কিনে দিমু অনেক কালকে ব্যবসা তরমুজ কিনে দিমু অনেক তুই বউ রে বাবা বউ আজকে মোর মারবে ভাই মই আজ বাড়ি যাম না ভাই বাড়ি যাব না না না ভাই মই বাড়ি যাম না বউ হরি বেরি গেছে আইয়ে দেখলে মোরে আবার আবার মারবে কাইলি মারা ধরছে ভাই তোর বউরে যায় দিয়ে মন আমি মই মই বাড়ি যাম না ভাই বউরে দিয়ে মনে মই বাড়ি যাম না আমি কইয়ে মনে আবার তরমুজও কিনে তুমি ল বাজারে ল মই বাইরে দাম না ভাই বাজারে ল বাজারে ল এই বাজার দাম ভাই কিনে তুমি আই দেবেন তো আদি হ্যাঁ, মনে সত্যি সত্যি দেবেন দিমু দিমু আপ এই কাট লো মু হ্যাঁ লাও কাট লো ওটা বা বোর্ড ধরে ভাই ফোন বা হ্যাঁ আরে লই আর এই তরমুজ কান দেহা মনে নাইলে বিশেষ করবে না ভাই এই তরমুজ কান মই দেহা মন ভাই বিশেষ করবে না